হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলতে চলেছি হেডফোন সম্পর্কে এখন হেডফোনকে কে না চিনে বা কে না ব্যবহার না করে আছে সবাই আমরা কিন্তু হেডফোন ব্যবহার করে থাকি তো সব জিনিসেরই দুটি দিক থাকে একটি ভালো দিক একটি খারাপ দিক আমরা হেডফোনের ভালো দিকগুলো হেডফোনের সুবিধাগুলো সবাই জানি তাই এটি বিষয় নয় আজকে আমাদের বিষয় হচ্ছে হেডফোনের খারাপ দিকগুলো নিয়ে তো বন্ধুরা আজকে আমরা কথা বলতে চলেছি হেডফোনের তিনটি খারাপ দিক নিয়ে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন হ্যাকিং ও টেকনোলজি ক্যামেরার সামনে আছে আকুল বাই ক্যামেরার পিছনে অবশ্যই কেউ নাই লেটস গো প্রথম যে খারাপ দিকটির কথা বলবো সেটি হচ্ছে সোনার ক্ষমতা কমে যাওয়া আপনারা কি জানেন হেডফোন ব্যবহার করে যখন আমরা ফুল ভলিউম দিতে যাই মোবাইলে কিন্তু একটি মেসেজ দেখায় যে মেসেজটা আমরা অনেকেই পড়ি না সেখানে কিন্তু লেখা থাকে স্পষ্টভাবে লেখা থাকে যে এটি আপনার শোনার ক্ষমতাকে কমিয়ে দিতে পারে তো আমরা সেটিকে ইগনোর করে ফুল ভলিউমে হেডফোন কানে দিয়ে শুনতে থাকি হ্যাঁ বন্ধুরা এই মেসেজটি কিন্তু অবশ্যই ঠিক যখন আপনি উচ্চ ভলিউমে তিরিশ মিনিটের মতো গান শুনবেন বা কোনো একটি কিছু দেখবেন তখন আপনার কান কিন্তু অভ্যস্ত হয়ে যাবে ওই ভলিউমে শোনার জন্য তো যখন ওই ভলিউমে আপনি শুনতে থাকবেন তখন ওইটা আপনার কান মনে করবে যে এটি একটি স্বাভাবিক বিষয় এটা একটি স্বাভাবিক আওয়াজ বা স্বাভাবিক বিষয়ের একটি ইয়া তখন আপনার কিন্তু কানটি ওই ভয়েসটিকে ওই উচ্চ সম্পন্ন ক্ষমতার শক্তির গানকেই কিন্তু একটি স্বাভাবিক বিষয় হিসেবে ধরবে যার কারণে কিছুদিন বা কয়েক মাস আপনি যদি এইরকম চালাতে থাকেন সেক্ষেত্রে আপনার শোনার ক্ষমতা কমে যেতে পারে এমনকি পারমানেন্টলি আপনার শোনার ক্ষমতা শেষও হয়ে যেতে পারে তো বন্ধুরা আপনার আপনারা কখনোই ফুল ভলিউমে গান শুনবেন না ইয়ারফোন দিয়ে এটি হচ্ছে এক এক নম্বর খারাপ দিক এরপর আমরা চলে যাব দ্বিতীয় নাম্বার খারাপ দিকে সেটি হচ্ছে ইনফেকশন ইনফেকশন হওয়া যেটি আপনার হেডফোন অবশ্যই আপনার বন্ধুরা ইউজ করেছে অবশ্যই কখনো না কখনো আপনার বন্ধুরা ইউজ করেছে এবং ওর কানে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ইনফেকশন থেকে থাকে সেটি কিন্তু হেডফোনের মাধ্যমে আপনার কানে আসার সম্ভাবনা অনেক বেশি তাই হেডফোন ব্যবহার করে ও আপনার বন্ধুকে দেওয়ার পর সেটি আপনি নেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো করে ধুয়ে নেবেন বা পরিষ্কার করে তারপরে আপনি ইউজ করবেন না হলে কিন্তু ইনফেকশন হওয়া বা রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো হেডফোনের দ্বিতীয় নাম্বার ডিসঅ্যাডভেন্টেজটি হচ্ছে এটি এরপর আমরা চলে যাব তৃতীয় নাম্বার যে ক্ষতিকর দিক সেটির দিকে হ্যাঁ বন্ধুরা তিন নাম্বারটি হচ্ছে কানে ব্যথা হওয়া আপনারা দেখবেন বেশিক্ষণ সময় ধরে যখন আপনারা কান কানে হেডফোন লাগিয়ে গান শুনেন তখন আপনার কান ব্যথা করতে শুরু করে তো এই জিনিসটা হচ্ছে আপনি ভারী বা কোনো হেডফোন অতিরিক্ত টাইম আপনার কানে লাগিয়ে রাখার কারণে তো এটি এক এটি আপনি আপনারা তো এই সমস্যার এই সমস্যার সমাধান পেতে হলে আপনাকে অবশ্যই হালকা ইয়ারফোন ইউজ করতে হবে আর নইলে আপনার হেডফোন কানে রাখার টাইমটা কমিয়ে আনতে হবে তো বন্ধুরা এই ছিল তিনটি হেডফোনের ক্ষতিকর দিক আশা করি আপনারা বুঝে গেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করে আপনাদের বন্ধুকে বন্ধুদেরকে সতর্ক করে দিতে পারেন যারা এখনও আমাদের হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আপনারা আগামীতে এই ধরনের ভিডিও আরও পাবেন তো বন্ধুরা আজকে শেষ করছি ধন্যবাদ সবাইকে